হ্যালো গাইস আসসালামু আলাইকুম this is your Likhon back to my another জাকানাকা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো তো বাজান ইনটু দা লাগা যত রকমের ব্লগার্স যত ধরনের ইউটিউবার্স বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার্সরা আছেন সবাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন হ্যাঁ সবাই জানে এই কথা ব্লগার ইউটিউবার সবাই পাশে দাঁড়াচ্ছে কেন আপনি জানেন না ও আপনি তো ক্রিম বেচেন শুনছিলাম ক্রিম বেচা তো আপনি সময় পান না তাইলে আপনি দেখবেন কেমনে জানবেন কেমনে লাগার ব্যাপারটা হচ্ছে যখন মানে সবকিছু নিয়ে আসলে রসিকতা ভালো লাগে না আমি তো এখানে কোনো বিরক্ত লাগার কিছুই দেই না সো আপনি একজন মানুষ সোশ্যাল ওয়ার্ক করতেছে তারপর মনে করেন একজন আরেকজনের পাশে দাঁড়াইতেছে এর মাঝে তো কোনো বিরক্ত লাগার কিছু দেখি না এই জায়গাটাকেও মানুষ ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে খালা এই জায়গায় আবার কি আর ব্যবসা ব্যবসা যদি আমরা একটু বুঝে কইতেন তাহলে আমরা একটু বুঝতাম ব্যবসায়িক স্বার্থ আমি এই জন্য বলবো যে ফেসবুকে ভিউ হলে টাকা পাবে ভাইরাল হলে টাকা পাবে এখন ও তাহলে এই কথা ফেসবুকের টাকা পাইবো ইউটিউবের টাকা পাইবো তাহলে আপনি কার বাবা ছিলেন তা আপনি যাইতে পারেন না আপনি যাই হেল্প করতেন আর আপনি তো হইলো ক্রিম বিক্রেতা ক্রিমটাই ভালো করে বিক্রি করেন এখন এইটার জন্য ত্রাণ দিব এক হাতে সেলফি নিব আর এক হাতে অথবা ত্রাণের টাকা কি আপনার বাবার পকেট থেকে দিছিলেন যে সেলফি নিতে দোষ ভিডিও করতে দোষ এটি বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তারা সাহায্য করতেছে সো এইখানে মনে করেন যদি ভিডিও না করে দেখায় তাহলে কিছুক্ষণ পরে আপনার ভিডিওর ভিত্তি পাওয়া যাবে যে টানের টাকা উঠায় তারা নিজের ঘর সামলাইতেছে সো এইখানে কি জানেন আপনার বুঝার সমস্যা আছে জাপসা মেরে দে খাপসা তোমার মানে সাথে চারজন নিয়ে যাচ্ছি সেলফি নেওয়ার জন্য আমার কেমন অনুভব হচ্ছে আমি কত টাকা ত্রাণ দিচ্ছি মা কি এসি কি তেসি ও এতক্ষণে বুঝতে পারলাম যে হাতে কোন ধরনের জিনিস ওই যে আইসক্রিম ওয়ালার গানটা কি শুনছেন আপনারা সবাই তো আমি শোনাই দিতেছি একটা ডিল ছুঁড়া দিছে ট্রেন্ডিং টপিকের উপরে ডাইরেক্ট নিজেও ভাইরাল হয়তো বা সমালোচনায় হয়তো বা আলোচনায় দুইটাতে একটা ভাইরাল তো ক্রিম বিক্রিও বাইরা যাইব বাহ কি আইডিয়া জবরদস্ত আইডিয়া ত্রাণ দিচ্ছি কারা আমার সাথে আছে কাদেরকে ত্রাণ দিচ্ছি তারা কতটা খারাপ অবস্থায় আছে সবকিছুটা রসিকতার লেভেলে নিয়ে আসবেন না চাল উড়ে শালা আপনার কাছে রসিকতা মনে হইলো সারা বিশ্বর কাছে মনে হইতাছে এটা একটা মহামারী দুর্যোগ আপনার কাছে রসিকতা মনে হইলো আপনার তো মানসিক প্রবলেম আছে কারণ একটা কথা বুঝে নিয়েন যে টাকাটা কিন্তু জনগণের কাছ থেকে সাহায্য হিসাবে উঠায়া সে টাকাটা বড় অঙ্কে তাদের কাছে নিয়ে পৌঁছায় দিতেছে বা ত্রাণটা বিতরণ করে দিতেছে এইখানে রসিকতার কোনো প্রশ্নই ওঠে না সো স্যাড ডাল দিচ্ছি ডাল দিচ্ছি দরগায় যাচ্ছি আসলে শো অফ করার কিছু শালা এখানে শো অফ এর কিছুই নেই হয়তো বা আপনার মানসিক প্রবলেম আছে তাই আপনার কাছে মনে হইতাছে শো অফ আর এখানে যারা যারা গেছে তাদের বাবার টাকার অভাব নাই কারণ কি জানেন তারা গেছে মানুষের দুঃখ কষ্টকে ভাগ করে নিতে মনে হয় বাগদাদে আল খালিফা আপনারা তরে কইছে তুই বেশি জানোস দান করেন সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে কয় প্যাকেট বিরিয়ানি দিলাম কয় প্যাকেট কি দিলাম আসলে দরকার আপনার কাছে ক্রিম বিক্রি আপনি ক্রিমই বিক্রি করেন যার দান করার মানসিকতা থাকে সে এমনি এমনি দান করবে আপনি কোন হরিদাস পালের কি ছিলেন তা আপনি দান করলেন না কেন আপনি অবশ্যই করছেন এটা হুদা বিউটি মেকআপ প্যালেট না যে এটা শো অফ করে কোনো লাভ আছে ক্রিমই বিক্রি করেন তো এনামুল ভাই নাইট ক্রিমের দাম কত ভাই আরে না ভাই একটু কালা কালা হয়ে গেছি গা এর লেগেই চিন্তা করতেছি ইউটিউবে ভিডিও ভিডিও বানাই একটু সুন্দর হলে আমি সেটু দেখবো বেশি সাবস্ক্রাইব টাবস্ক্রাইব পারবো তাই আর কি তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি না ভালো লাগে তো লাইক দেওয়ার দরকার নেই ভিডিওটি দেখছেন এটুকুই এনাফ